চেকা চেকা চেকা চেকা চেকা খাইছে রাহ ভাই চেকা খাইছে রাস্তাঘাটে কানছে বাসায় তোর জন্য আজকে ভর্তি হয়েছে এই বস তোর লোক কথা আছে কহ কি করবে পড়ালেখা করস না আব্বাই তোর লেগে বাইরে টিচে যাচ্ছে এখন সারাদিন তো ঘুরে কলেজে যাস পড়ালেখা করস না তাহলে প্রাইভেট টিচে যাচ্ছে ওই রুমে যাবো সারা আচ্ছা বসেন সালাম কই সালাম কই আসসালামু আলাইকুম তাড়াতাড়ি ফোন করো যাও তুমি যা বসো এই শোনো স্যার বলেন তোমার নাম কি স্যার আমার নাম প্র্যাঙ্কিং রাহাত প্র্যাঙ্কিং রাহাত নতুন শুনলাম আর কি আচ্ছা আমি এখন তোমার কিছু পরীক্ষা নেব যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আগামী দিন থেকে তোমাকে পড়াতে আসব আর যদি তুমি না পারো উত্তীর্ণ হইতে তাহলে তোমাকে আগামী দিন থেকে আমি আর পড়াতে আসবো না হুম তোমার সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি উল্টা পাল্টা দিম আচ্ছা কোশ্চেন নম্বর এক পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কে বলতো স্যার পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হয়েছে গরু গরু আচ্ছা এটা কারণ ব্যাখ্যা করো স্যার আমি ক্লাস থ্রিতে পড়ছিলাম একবার অতি চালাকের গলায় ধরে আচ্ছা তো পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তিকে স্যার পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি হইল সানি লিওনের ক্যামেরাম্যান আচ্ছা কারণ ব্যাখ্যা করো এই সানি লিওনের ক্যামেরাম্যান কিসের জন্য সে ধৈর্যশীল ব্যক্তি স্যার ক্যামেরাটা বন্ধ করে বলতেছে কোশ্চেন নাম্বার থার্ড আচ্ছা এবার বলো গরু আমাদের কি দেয় স্যার গরু আমাদের গুতা দেয় তুমি তো আর করোনা কিছুই পারতেছো না তোমারে আমি সেদিন যে পরীক্ষার নকল দিলাম তুমি আবার এগুলি কোনো স্যার ম্যাডামের কাছে কোনো ছাত্রছাত্রীর কাছে কয়ে বেড়াও না তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে আরে না স্যার আমারে এদিন পিন্টু জিজ্ঞেস করছে যে তবে হলরুমে স্যার কেমন ছিল আমি বলছি হালা একটা হালা একটু গাঢ় ঘুরাইতে দেয় هلا اجا الزعيم العظيم Boom